আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা প্রায়শই বিভিন্ন সেক্টর থেকে আমরা একটা অভিযোগ মুসলিমরা বিশেষ করে পেয়েই থাকি সে বিষয়টা যে জান্নাতে গেলে মুসলিমরা বাহাত্তরটা হুর পাবে এই প্রসঙ্গে বিশেষ করে নাস্তিক এবং তাদের সঙ্গে জোট বেঁধে খ্রিশ্চান মিশনারিরা এবং হিন্দুরা এবং ইসলাম বিদ্বেষী এই চারটে সেক্টর থেকে একটা অভিযোগ প্রায়শই আসে এবং মুসলিমদেরকে কটাক্ষ করে যে মুসলিমরা জান্নাতে গেলে বাহাত্তরটা হুর পাবে আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করব শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে হুর প্রসঙ্গে কি বলা হয়েছে উত্তর খ্রিশ্চানরা যদি জান্নাতে যায় সেক্ষেত্রে তারা একশোখানা হুর পাবে কতখানা একশোখানা সেটা বাইবেল থেকে বিভিন্ন দিক থেকে আপনাদের সামনে প্রেস করব যে খ্রিস্টানরা জান্নাতে গেলে একশোখানা হুর পাবে বিশেষ দ্রষ্টব্য একটা কথা মনে রাখবেন যে মুসলিমরা যে প্রত্যেকেই জান্নাতে গেলে বাহাত্তরটা হুর পাবে এই মর্মে কোনো সহি সূত্রে কোনো কিছু প্রমাণিত নেই এবং মুসলিমরা এমনটা বিশ্বাসও করে না বরং একজন মুমিন মুসলিম যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে গেলে সে হুর পাবে কয়টা হুর পাবে সহি হাদিস দ্বারা কিছু প্রমাণিত নেই তবে হ্যাঁ শহীদ যারা হয়েছে তাদের জন্য বাহাত্তরটা হুরের কথা পাওয়া যায় তবে স্বাভাবিকভাবে প্রত্যেক মুসলিমের জন্য একটা বা দুইটা অথবা তিনটা পর্যন্ত হুরের কথা বোখারি মুসলিম আবুদত্তির মিজিতে বর্ণন আছে আর বাহাত্তর হুর মর্মে যে বর্ণনা এসেছে সমস্ত ওলোমাদের ঐক্যমতে এহাদিস সহিনায় একদম নিতান্তই জৈব বরং জাল পর্যায়ের তা আমরা মুসলিমরা এমনটা বিশ্বাসও করি না দুই নম্বর বিষয়ে আসেন খ্রিস্টানরা যেহেতু আমাদের কাছে অভিযোগ করে যে মুসলিমরা জান্নাতে গেলে বাহাত্তরটা হুর পাবে আমরা আসলে বাহাত্তরটা না আমরা একটা দুটো তিনটে পাবো কিন্তু খ্রিশ্চানরা তারা গেলে একশো কানা একদম সেঞ্চুরি করেছে তারা একশো খানা হুর পাবে এবং একশো খানা নয় একশো পঞ্চাশ খানা বর্ণনা পাওয়া যায় আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে পেশ করব আসেন প্রথম একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করি আমার কাছে বাইবেল দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমত আমি বাইবেল দেখাই একটা বাইবেল এটা খ্রিশ্চানদের বাইবেল এটা আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল উইলিয়াম কেরির এটা বাংলাদেশ বাইবেল সোসাইটি ঢাকা থেকে অনুবাদ হয়েছে আমরা দেখাবো বাইবেলের new testament gospel of Matthew মানে মথি চার অধ্যায় সরি পাঁচ অধ্যায় বারো নম্বর ভার্সটা আপনারা দেখবেন এখানে কি লেখা আছে দেখেন কি বলছেন জিজাস ক্রাইস্ট তিনি কি বলছেন পাঁচ অধ্যায় বারো নম্বর ভার্স তোমরা আনন্দ করো ও খুশি হয়েও কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার আছে মানে জিজাস ক্রাইস্ট তিনি তার অনুসারীকে বলছে তোমরা আনন্দ করো উল্লাস করো কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার আছে মহাপুরস্কার কি এখানে তিনি বলেননি তো বাইবেলে অন্যত্র আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে মহাপুরস্কার বলতে আসলে কি বোঝানো হয়েছে আমরা সে বিষয়টা আপনাদের কাছে দেখাই একটু একটু করে অনেক আলোচনা আছে আমি একটা একটা করে ভাস দেখাবো এবার আমরা চলে আসব বাইবেলের মধ্যে ফার্স্ট করেন্থিও যেটাকে প্রথম করেন্থিও বলা হয় প্রথম করন্থীয় আমরা চলে এসেছি আপনারা দেখছেন এটা প্রথম করন্থীয় প্রথম করন্থীয় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পদ হচ্ছে নয় এখানে কি বলছে দেখেন কিন্তু পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা ঠিক করে রেখেছেন সেগুলো কেউ চোখেও দেখেনি কানও শোনেনি এবং মনেও ভাবেনি প্রথমে আমরা পেয়েছি যে আমাদের জন্য খ্রিস্টানদের জন্য বিশেষ করে স্বর্গে মহাপুরস্কার আছে বাইবেল অনুসারে বাইবেল বলেছে জিজাস ক্রাইস্ট আর ফার্স্ট করেন্থিও দ্বিতীয় অধ্যায় নয় নম্বর ভার্স পরিষ্কারভাবে বলছে যে স্বর্গে এমন কিছু খ্রিস্টানদের জন্য আছে যা চোখ যা দেখেনি কান যা শুনেনি এবং তার হৃদয় তথা মন যা কল্পনা করেনি এটা তারা স্বর্গে পাবে আসেন আমরা তিন নম্বর দেখব বুক অফ রেভলিউশন যেটা প্রকাশিত বাক্য নামে বাংলাতে প্রকাশ করেছে চ্যাপ্টার এইটিন মানে আঠেরো নম্বর অধ্যায় ভার্স নম্বর ছয় sorry chapter nineteen chapter nineteen আপনারা দেখতে পাচ্ছেন উনিশ ভার্স নম্বর সিক্স আমরা আপনাদেরকে দেখাবো সিক্সে কী বলছে দেখেন মানে স্বর্গের ঘটনা বর্ণনা করছে স্বর্গে খ্রিস্টানরা গেলে কি করবে তো একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছে দেখেন হালুলুইয়া আমাদের সর্বশক্তিমান প্রভু ঈশ্বর রাজত্ব করতে শুরু করেছেন এসো আমরা মনের খুশিতে খুব আনন্দ করি আর তার গৌরব করি কারণ মেষ শিশুর বিয়ের সময় হয়েছে ভালো করে দেখেন বিয়ের সময় হয়েছে এবং তার কানে তার কোণে নিজেকে প্রস্তুত করেছে মানে book of revelation chapter nineteen verse number সিক্সে স্বর্গের মধ্যে বিয়ের কথা বিয়ের একটা প্রস্তুতি চলছে এমনটা বলা হচ্ছে তারপর মানে আমরা বুঝতে পারলাম বাইবেল থেকে যে স্বর্গে গেলে অবশ্যই বিয়ে হবে আসেন এরপর আমরা আরও একটি ভার্স দেখব তারপরে তিনটে ভার্স আপনাদেরকে দেখালাম যে স্বর্গে গেলে অবশ্যই খ্রিশ্চানরা কী পাবে স্ত্রী পাবে আরেকটা ভার্স দেখাবো সেই ভার্সটা আছে gospel of Matthew chapter nineteen verse number twenty nine chapter nineteen verse number twenty nine আমরা খুলেছি gospel of Matthew chapter nineteen verse number twenty nine মানে উনত্রিশ এখানে কি বলছে দেখুন জিজাস বলছে তার অনুসারীকে যে কেউ যে কেউ আমার জন্য গৃহ আমার জন্য গৃহ পিতা মাতা ভাতৃ ভগ্নী স্ত্রী পুত্র কন্যা এবং অস্থাবর সম্পত্তি ত্যাগ করেছে সে তার বহু গুণ ফিরে পাবে এবং শাশ্বত জীবনের অধিকারী হবে মানে এখানে পরিষ্কারভাবে দেখছেন উনত্রিশ নম্বর বলছে যে জিজাস ক্রাইস্টের জন্য নিজের বাড়ি পিতা মাতা ভাতৃভগ্নী এবং স্ত্রী পুত্র কন্যা এবং অস্থাবর সম্পত্তি ত্যাগ করেছে সে স্বর্গে বহু গুণ পাবে এই বহু গুণ আসলে এটা অনুবাদ করেনি এটা একশো জন হবে আমি দেখাবো পরে তার মানে বোঝা গেল যে স্বর্গে তথা খ্রিস্টানরা যদি জান্নাতে যায় স্বর্গে যায় অবশ্যই এই পৃথিবীতে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে মানে একজন পুরুষ সে মানে বিয়ে করেছিল বিয়ে করার পর তার সন্তান সম্পত্তি সবই ছিল কিন্তু সে হঠাৎ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য তার স্ত্রী তাকে ত্যাগ করে দিল এক্ষেত্রে কি বলা হচ্ছে যিশু বলছে কেউ যদি তার জন্য তার স্ত্রী যদি তাকে ত্যাগ করে চলে যায় স্বর্গে একশোখানা স্ত্রী পাবে তার মানে বোঝা গেল চারটে ভার্স থেকে যে খ্রিশ্চানদের বাইবেল অনুসারে স্বর্গে যদি যান অবশ্যই আপনি অনেক কিছু তো পাবেন তার সঙ্গে সঙ্গে যদি কেউ যদি তার স্ত্রী যদি তাকে ত্যাগ করে দেয় শুধুমাত্র জিজাস ক্রাইস্টকে গ্রহণ করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য কোনো স্ত্রী যদি ত্যাগ করে দেয় তাহলে স্বর্গ স্বর্গে সেই ব্যক্তি একশো খানা স্ত্রী তথা ওয়াইফ তথা তিনি বউ পাবে এটা স্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে গেল আসেন তেমনি মানে আমরা আপনাদেরকে এই কথাগুলো বুঝালাম যে খ্রিস্টানরা জান্নাতে গেলে তারা অনেক কিছুই পাবে জান্নাতের একটা কনসেপ্ট তাদের মধ্যে আছে এবং সেখানে বিয়েও হচ্ছে রেভুলেশন চ্যাপ্টার থেকে আমরা দেখিয়েছি এবং চ্যাপ্টার নাইনটিন যদি আপনারা পড়েন ওখানে দেখবেন বিয়ের একটা বড় ঘটনাও আছে রেভুলেশনে তো এখান থেকে এই কথা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল আরেকটি বিষয় লক্ষণীয় যখন আমরা বাইবেল থেকে এই ভার্সগুলো দেখাই তখন কিছু কিছু খ্রিশ্চান বলে না আসলে gospel of Matthew chapter nineteen verse number twenty নাইনে ওয়াইফের কথা নেই মানে স্ত্রী পাবে এই কথাটি নেই এই জন্য তারা কিছু অনুবাদ ব্যবহার করে আসেন আমি কিছু অনুবাদও আপনাকে দেখাই chapter nineteen verse number twenty নাইনে তারা কিছু অনুবাদ দেখায় আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু আপনারা ধৈর্য ধারণ করবেন বুঝতে পারেন যে বাইবেলের মধ্যে তারা এই স্ত্রী শব্দটা একটু আগে বাংলা বাইবেল থেকে দেখালাম বাংলা বাইবেল থেকে আমরা দেখালাম কিন্তু এইখানে দেখেন আরেকটা আমি অনুবাদ দেখাচ্ছি এখানে তারা স্ত্রী শব্দটা অনুবাদ করেনি দেখেন এখানে ভালো করে দেখেন চ্যাপ্টার টোয়েন্টি নাইন এখানে পরিষ্কারভাবে তারা স্ত্রী শব্দটি ব্যবহার করেনি দেখেন আর যে কেউ আমার জন্য বাড়ি ঘর ভাই বোন মা বাবা ছেলে মেয়ে কিংবা জায়গা জমি ছেড়ে দিয়েছে সে তার একশো গুণ বেশি পাবে আর অনন্ত জীবনও পাবে এখানে দেখেন তারা এখানে কারচুপি করেছে খ্রিশ্চানরা এখানে স্ত্রী শব্দটাকে তারা অমিট করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে চিন্তা করে দেখেন দেখেন এখানে স্ত্রীর কথা নেই কিন্তু আর একটা বাইবেল যেটা আমাদের কলকাতা থেকে ছাপিয়েছে প্রকাশনীটা দেখে নিন Bible society of India BSI থেকে ছাপিয়েছে এটা missionary version Bible gospel of Matthew দেখেন এতে ভাতৃগণ স্ত্রী স্ত্রী শব্দটা আছে পুত্রকন্যা যারা ত্যাগ করবে তারা একশো গুণ পাবে চিন্তা করে দেখেন তারা অনুবাদে কারচুপি করছে আমরা বলি খ্রিশ্চান দাদাদেরকে যে আপনাদের ধর্মের মধ্যে আপনাদের বাইবেলের মধ্যে একটা বাক্য আছে যে স্ত্রী পাবে স্বর্গে গেলে স্বর্গে গেলে সে একশোখানি স্ত্রী পাবে কিন্তু যেহেতু তাদের এটা বিরুদ্ধে চলে যাচ্ছে এবং মুসলিমদেরকে বাহাত্তরটা হুরের কথা বলে তারা কটাক্ষ করে কিন্তু তাদের ধর্মগ্রন্থে যেহেতু একশোখানা হুরের কথা আছে তাই তারা এই শব্দটাকে ঈশ্বরের বাক্যকে তারা বাদ দিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে চিন্তা করে দেখেন আপনাদের ধর্মের ঈশ্বরের বাক্যকে মানুষ তুলে দিচ্ছে আজীব ব্যাপার আমরা আশ্চর্য হয়ে যাই যে খ্রিস্টানরা এইভাবে তারা প্রতারণা করছে ঈশ্বর যেখানে স্ত্রী শব্দটা দেবেন বলেছে কিন্তু ঈশ্বরের শব্দ স্ত্রী শব্দটা অয়ব শব্দটা তুলে দিয়েছে তুলে দিয়েছে আজীব ব্যাপার আমরা দেখালাম দুটো বাইবেল একটা বাইবেলের মধ্যে স্ত্রী শব্দটি আছে একটি বাইবেলের মধ্যে নেই অনেকে বলতে পারেন আসলে এই বাংলা অনুবাদ যেটা হয়েছে সেটা ভুল করেছে তো ঠিক আছে আমরা তাই দেখলাম যে বাংলা অনুবাদে ভুলই করেছে যে ধরে নিই তো আমরা জানি বাইবেলের নিউ টেস্টমেন্ট এটা মূল যে ভাষাতে লেখা হয়েছে সে ভাষাটার নাম হচ্ছে গ্রিক ভাষা আপনাদের সামনে আমরা গ্রিক একটি বাইবেল নিয়ে এসেছি আচ্ছা গ্রিক বাইবেলটা আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা Greek Bible Hebrew Greek and English এটা সবচেয়ে বিখ্যাত বাইবেল যতগুলো আছে আমি এখান থেকে বের করে আপনাকে দেখাই যে আসলে হিব্রুতে সরি গ্রিক নিউ টেস্টমেন্টের মধ্যে gospel of Matthew chapter twenty nine verse chapter nineteen verse number twenty নাইনে স্ত্রী কথা আছে না নেই আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন জি আমরা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন gospel of Matthew chapter twenty nine chapter twenty নাইনে দেখেন আমি দাগিয়ে রেখেছি একদম দাগিয়ে রেখেছি এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখেন যে পেটোরা মেটোরা এবং গুনাইকা আমরা এই শব্দটাকে দাগিয়ে রেখেছি এগারো পঁয়ত্রিশ স্ট্রং নম্বর গুনাইকা গুনাইকা এই শব্দটা আসলে স্ত্রী জন্য বোঝানো হয় গুনাইকা শব্দ গ্রিকে লেখা আছে আমি আরও একটু বড় করে দেখাই দেখেন চ্যাপ্টার টোয়েন্টি নাইনে গুনাইকা শব্দটা আছে এগারো পঁয়ত্রিশ স্ট্রং নম্বর গুনাইকা গুনাইকা এটা হিব্রুতে গ্রিক ভাষাতে আছে গুনাইকা নিচে লেখা আছে দেখেন অয়েফ অয়েফ দেখে দেখে লেখা আছে কি or mother or wife or children or lands মানে কেউ যদি কিছু পরিত্যাগ করে তাহলে সে যদি তার মাকে ত্যাগ করে সে মা পাবে ওয়াইফ যদি ত্যাগ করে গুনাইকা এর ইংলিশ ট্রান্সলেশন ওয়াইপ করেছে চিন্তা স্ত্রী করেছে তার মানে বোঝা গেল যে মূল গ্রিক টেস্টের মধ্যেও একথা প্রমাণিত আছে যে কোনো খ্রিশ্চান যদি জিজাস ক্রাইস্টের জন্য স্ত্রীকে ত্যাগ করে স্বর্গে গেলে সে অবশ্যই একশোখানা একখানা দুইখানা নয় একশোখানা স্ত্রী পাবে মুসলিমদেরকে বাহাত্তরখানা হুরের কথা বলে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু তাদের ধর্মগ্রন্থের মধ্যে আপনারা দেখছেন স্পষ্টভাবে একখান দুইখান নয় একশো একশো খানা তার স্ত্রী পাবে আসেন আমরা আরও একটি গ্রিক আমরা দেখাই আপনারা বাইবেল হাবের কথা শুনেছেন আমি বাইবেল হাবটাকে এখানে খুলে রেখেছি দেখেন বাইবেল হাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইবেল হাবসে দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে or brother or sister or father or mother or wife এখানে লেখা আছে দেখেন গুনাইকা এর স্ট্রাং নাম্বার এগারো পঁয়ত্রিশ এগারো পঁয়ত্রিশটা যদি ক্লিক করেন তাহলে এখানে পুরো ডিটেলস আসবে এটা খ্রিস্টানদের একটা ওয়েবসাইট দেখেন এগারো পঁয়ত্রিশ স্ট্রং নাম্বার এগারো পঁয়ত্রিশ এখানে ট্রান্সলেট করেছে দেখেন এই গুনাইকার ট্রান্সলেশন একষট্টি বার এসেছে বাইবেল নিউ টেস্টমেন্টে যার অর্থ উম্যান মানে একজন নারী ওয়াইফ এই শব্দ এসেছে আঠান্ন বার তার মানে বোঝা গেল ওই স্বর্গে যদি খ্রিস্টানরা যায় তারা কি পাবে হয় নারী পাবে অথবা ওয়াইফ পাবে স্ত্রী পাবে যে কোনো একটা এখানে ওয়াইপ করেছে তারা ইংলিশ ট্রান্সলেশনে ওয়াইপ করেছে কিন্তু গুনাইকার মূলত গুনাইকা বলতে নারীকে বোঝানো হয় এবং বাইবেলে সেটা একষট্টি বার ব্যবহার করা হয়েছে এবং ওম্যান দিয়ে সাতাশ বার এসেছে এ ইয়ে ওম্যান দিয়ে টোয়েন্টি নাইন বার এসেছে তার মানে বুঝতে পারছেন এতটাই বুঝলেই হবে যে বাইবেলের মধ্যে Jesus Christ Matthew chapter number nineteen verse number twenty নাইনে যে গুনাইকা তথা স্ত্রী পাওয়ার কথা বলেছে হয় স্ত্রী পাবে অথবা নারী পাবে মানে খ্রিস্টানে জান্নাতে গেলে একশোখানা নারী পাবে একশোখানা নারী পাবে পাবে স্পষ্ট প্রমাণিত আমরা দুটো গ্রিক টেস্ট থেকে দেখালাম একদম অথেন্টিক গ্রিক টেস্ট থেকে আসেন কিছু আমরা ইংরেজি দেখাই কিন্তু আপনারা এখন অধিকাংশ বাংলা বাইবেল খুলবেন দেখবেন এখানে স্ত্রী শব্দটা বাদ দিয়েছে যেমনটা একটু আগে আমরা একটা ট্রান্সলেশন থেকে দেখালাম যেখানে বাংলা শব্দটা বাদ দিয়েছে আর একটা আমরা খুলি এটা হচ্ছে একটা অ্যাপস একটা অ্যাপস থেকে দেখাই এখানে গসপল ম্যাথিউ উনিশ অধ্যায় দেখেন উনত্রিশ উনত্রিশ নম্বর ভার্স উনত্রিশ নম্বর ভার্সে দেখেন কি লিখছে আর যে কেউ আমার জন্য বাড়ি ঘর ভাই বোন বাবা মা ছেলে মেয়ে অথবা জায়গা জমি ছেড়েছে সে তার শতগুণ বেশি পাবে অনন্ত জীবনও পাবে এখানে বাংলা অনুবাদে দেখেন এখানে কিন্তু বিশেষ করে স্ত্রী কথা বলেনি কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে দেখেন এখানে আবার ওয়াইফের কথা এসেছে দেখেন এখানে কি বলছে যে or brother in or sister or father or mother or wife or children or lands for my names এখানে পরিষ্কারভাবে দেখেন ওয়াইফ শব্দটা ইংরেজিতে আছে কিন্তু বাংলাতে আবার অনুবাদ করেনি খ্রিশ্চানরা দেখেন তারা তাদের ধর্মীয় বিশ্বাস আরে বাবা তোমাদেরকে বাইবেলের ঈশ্বর বলছে একশোখানে স্ত্রী দেবে কিন্তু তারা অনুবাদকে কারচুপি করছে অনুবাদে আউট করে দিচ্ছে তার জ্বলন্ত প্রমাণ দেখেন আমরা বাইবেল আমরা দেখালাম আমরা যে অ্যাপসটা থেকে দেখালাম বাইবেল এই অ্যাপসটা থেকে আমরা দেখিয়েছি এটা ইংলিশ এবং বাংলা একসঙ্গে পাওয়া যায় তো আপনার তেমন বুঝতে পারলেন এখানে স্পষ্টভাবে ওয়াইফের কথা আছে কিন্তু তারা কারচুপি করে তারা এটাকে কেটে দিচ্ছে আসেন আমরা আরও কিছু বাইবেলের অনুবাদ দেখায় ইংলিশ ট্রান্সলেশন দেখায় আমরা মূল গ্রিক দেখিয়ে দিয়েছি তারপর আপনাদের তৃপ্তির জন্য দেখাচ্ছি যে তারা কীভাবে বাটপারি করছে খ্রিশ্চানরা অনুবাদে কারচুপি করে মুসলিমদেরকে কটাক্ষ করছে যে মুসলিমরা বাহাত্তর খানা হুর পাবে আরে বাবা তোমাদের একশো খানা হুরকে তোমরা চাপা মেরে রেখে দিয়েছো আর আমাদের বাহাত্তরের দিকে চোখ আর জীব ব্যাপার আসেন আমরা একটা ট্রান্সলেশন দেখাই হ্যাঁ, এই ট্রান্সলেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন authorized King James version authorized King James version এটা বিএসআই থেকে ছাপানো হয়েছে মানে আমাদের বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে ছাপানো হয়েছে দ্য হোলি বুক এটা দ্য হোলি বাইবেল দেখেন আমরা এখানে দেখাচ্ছি গসপল ম্যাথিউ থেকে দেখাচ্ছি দেখেন gospel Matthew chapter nineteen verse number twenty nine এখানে দেখেন house or brother or sister or father or mother or wife or children or lands মানে এখানে ওয়াইফ শব্দটি স্পষ্টভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফ শব্দটা স্পষ্টভাবে আছে এটা অথরাইজ কিং জেন্স ভার্সানেই স্ত্রী পাবে খ্রিশ্চানরা জান্নাতে গেলে স্ত্রী পাবে এটা তাদের ঈশ্বর বাইবেলের মধ্যে বলে দিয়েছে কিন্তু খ্রিশ্চানরা আজীব ব্যাপার তারা মানতে চায় না শুধু মুসলিমদের বিরোধিতা করার জন্য তারা এই ওয়াইফ শব্দটা বাংলা বাইবেল থেকে কেটে দিয়েছে যেটা দেখালাম আরটা দেখাচ্ছে দেখেন এটা একটা কিং জেন্স ভার্সন ওটা অথরাইজ ভার্সন এটা নর্মাল কিং জেন্স ভার্সন এটা নর্মাল কিং জেন্স ভার্সন থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন এটা নর্মাল কিং জেমস ভার্সন এইখানেও দেখেন gospel Matthew chapter twenty nine verse মানে chapter nineteen verse twenty nine এখানে করেছে an on who who has left house or brothers or sisters or fathers or mother or wife or children এখানে ওয়াইফ শব্দটি স্পষ্টভাবে আছে মানে খ্রিস্টানরা জানাতে গেলে তারা একশোখানা ওয়াইফ তথা স্ত্রী পাবে আসেন আমরা আরও কিছু দেখালাম কিং জেন্স ভার্সন দেখালাম এবং অথরাইজ কিং জেন্স ভার্সন থেকে দেখালাম এবার বিশ্ববিখ্যাত একটা ভার্সন দেখাবো সেটা হচ্ছে এনআইভি এনআইভি বাইবেল দেখছেন NIV Bible new international version BSI থেকে ছাপা এটা রেড লেটার বাইবেল আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মানে যিশুর কথাগুলো রেড দিয়ে দেখানো থাকে তার জন্য এটাকে রেড লেটার বাইবেল বলা হয় এগুলো ঠিক একই কাজ করেছে দেখেন or brothers or sister or father or mother or wife for children পরিষ্কার এখানে ওয়াইফ শব্দটা আছে মানে এনআইভি বাইবেলেও বলছে ওয়াইফ শব্দটা আছে এবং আমরা গ্রিক থেকে দেখিয়ে দিয়েছি আমরা এর চাইতে বড় আর কোনো প্রমাণ হতে পারে না তারপরে মানে আমরা এখান থেকে আরও তিনটে ভার্স দেখালাম আরেকটা ভার্সন দেখাই এটা হচ্ছে রেফারেন্স বুক বাইবেল এটা রেফারেন্স বুক বাইবেল এটা অনেক রেফারেন্স বুক বাইবেল লন্ডন থেকে ছাপানো এই বাইবেলটা এখানেও দেখেন gospel of Matthew chapter twenty nineteen verse number এখানেও দেখেন or mother or wife wife শব্দটা এখানেও আছে এখানে ওয়াইফ শব্দটা ব্যবহার করেছে ওর চিলড্রেন আমি এখানে অনেকগুলো ভার্সন দেখাতে পারবো অনেকগুলো সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন এটা আমি দেখাচ্ছি নিউ কিং জেন্স ভার্সন এর আগে দেখালাম কিং জেন্স ভার্সন তারপর দেখালাম অথরাইজ কিং জেন্স ভার্সন এখন দেখাচ্ছে দেখাচ্ছে হচ্ছে N N K JV NKJV মানে হচ্ছে new King James version new King James version থেকে দেখাচ্ছি দেখেন এটাও রেড লেটারে আছে দেখেন chapter twenty nineteen verse number twenty nine এখানে হচ্ছে mother or wife or children new kings ভার্সনেও এখানে ওয়াইফ শব্দটি স্পষ্টভাবে প্রমাণিত আছে তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী আর একটা ভার্সন দেখায় বেশি দেখাবো না আরেকটা বাইবেল থেকে আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে অর্থোডক্স বাইবেল আপনারা যাই জানেন যে কিংস মানে ক্যাথলিক বাইবেল আছে প্রোটেস্ট্যান্ট বাইবেল আছে এবং অর্থোডক্স বাইবেল আছে এটা হচ্ছে অর্থোডক্স বাইবেল অর্থোডক্স বাইবেল আপনারা দেখতে পাচ্ছেন স্টাডি বাইবেল অর্থোডক্স বাইবেল এটা এটা হচ্ছে অর্থোডক্স খ্রিশ্চানদের এখানে দেখেন গসপল অফ ম্যাথিতে মথি chapter number nineteen first number twenty নাইনে তারা করছে father or mother or wife or children or lands for my names sake তার মানে এখানেও ওয়াইফ শব্দটা স্পষ্টভাবে প্রমাণিত আছে সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনাদেরকে এতক্ষণ শুধুমাত্র দেখালাম প্রায় দশখানা ভার্সন দেখালাম এবং দুটো গ্রিক টেক্সট দেখালাম যেখানে পরিষ্কারভাবে বোঝা জিজাস ক্রাইস্ট তিনি বলছেন যদি স্বর্গে যায় কেউ যদি জিজাস ক্রাইস্টের জন্য তার স্ত্রীকে ত্যাগ করে তাহলে সেই একশোখানা সেই স্ত্রী পাবে আরও আশ্চর্য হবেন আর একটা আমি আপনাদেরকে একটা ই দেখিয়ে দিই যে মথিরতে ম্যাথিউয়ে যে ওয়াইফের কথা আছে দেখেন এখানে কি চিলড্রেন ল্যান্ডস দ্য ফার্স্ট থেকে এখানে হয়েছে অল হান্ড্রেড এইখানে এই হান্ড্রেডের ওরা অনুবাদ করেছে কিন্তু এটার যদি মূল যদি এখানে আমরা গ্রিকটাকে টেস্ট করলাম এখানে হান্ড্রেড কথা লিখেছে মানে বহুগুণ পাবে এর আসলে যদি আপনি ভালোভাবে যদি এর অনুবাদটা দেখতে চান আমরা ওখান থেকে কপি করলাম কপি করার পরে আমি দেখিয়ে দিই কপিটা করছি আমি এখান থেকে আমি এই শব্দটাকে কপি করলাম কপি করলাম গুগল ট্রান্সলেশনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন এটা আসলে কত গুণ পাবে এখানে তারা কিছু কিছু অনুবাদে করেছে একশো কিন্তু আসলে এটা একশো হবে না আসলে এটা হবে একশো আমরা গ্রিক সেট করি আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজটাকে সেট করি আমরা গ্রিক নিয়ে আসলাম আমি এখানে পেস্ট করে দিলাম এটা হচ্ছে বাংলা আমরা করব আচ্ছা এই মুহূর্তে আমার নেট আচ্ছা আমরা গ্রিকটাকে সেট করছি আপনার দেখাচ্ছে আসলে এটা একশো পঞ্চাশ হবে কিন্তু তারা এখানে এখানে কারচুপি করেছে এটা হচ্ছে গ্রিক উচ্চারণটা করে আপনাদেরকে শুনিয়েছে এটা আমরা আচ্ছা এটা আমরা ইংলিশে নিয়ে আসি আচ্ছা এটা এই মুহূর্তে তারা সার্ভিস দিচ্ছে না এখানে আপনারা আপনার নিজেরা চেক করবেন শব্দটাকে নিয়ে এসে আপনারা নিজেরা চেক করে দেখবেন আচ্ছা আমি গ্রিক ল্যাঙ্গুয়েজটাকে ডাউনলোড করে আগে ডাউনলোড নেই তো আপনাদেরকে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমি জাস্ট এতটাই আপনাদেরকে বুঝালাম এতটাই বুঝালাম যে বাইবেলের মধ্যে একশো পঞ্চাশখানা স্ত্রী পাওয়ার কথা বলা হচ্ছে মুসলিমদের বাহাত্তরখানা এই তথ্যটা সম্পূর্ণ ভুল এবং বাইবেলে একাধিক ট্রান্সলেশন থেকে আমি দেখিয়েছি ইংলিশ বাংলা এবং মূল গ্রিকটাকে আপনাকে দেখে দেখিয়ে দিয়েছি তো এটা আসলে ডাউনলোড আচ্ছা ডাউনলোড মনে হয়েছে এবার এবার আমি দেখাচ্ছি এটা ল্যাঙ্গুয়েজটা আসছে না যাই হোক আপনার কম্পিউটার থেকে চেক করলে খুব সহজে পেয়ে যাবেন এই শব্দটাকে দিয়ে আপনারা চেক করে নেবেন একবার আচ্ছা এটা আসছে না তো সুপ্রস্ত মণ্ডলী আপনাদেরকে এতক্ষণ যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে বাইবেলের মধ্যে একশো পঞ্চাশখানা হুরের কথা বলা হয়েছে আর একশো পঞ্চাশখানা যদি না হয় তা আপনাদেরকে দেখেছে একশোখানা তারা হুর পাবে একশোখানা হুর খ্রিস্টানরা পাবে তাই তাদের মিথ্যাচার করে কোনো লাভ নেই সুপ্রস্তুতা মণ্ডলী নেক্সট আমরা নেক্সট আমরা ভিডিও নিয়ে আসবো যে হিন্দু ধর্মগ্রন্থে এক হাজার হুরের কথা বলা হয়েছে আমরা একদম হিন্দু ধর্মগ্রন্থ খুলে খুলে এমনভাবে দেখিয়ে দিব বিভিন্ন ট্রান্সলেশন থেকে এবং সংস্কৃত হিন্দি ইংলিশ বাংলা বিভিন্ন ট্রান্সলেশন থেকে দেখাবো যে হিন্দু ধর্ম ধর্মগ্রন্থে একটা নয় দুইটা নয় এক হাজার এক হাজার হুরের কথা বলা হয়েছে ইনশাল্লাহ আমরা অচিরে আসছি আজকের মতো এখানে বিদায়